আপনারা মেজরিটি আমাকেই চিনেন আর অনেকে চিনেন না হয়তো বা আমি একটু আমার ফেসটা দেখাই হচ্ছে মোটামুটি আমি অদমের চেহারা যেটারে বলে যে বিষয়টা হচ্ছে এখন আপনারা যারা নতুন আসছেন আপনাদেরকে স্বাগতম আর যারা তো পুরাতন আছেন অনেকদিন থেকে আমার সাথে আপনাদের ধন্যবাদ আমরা আজকে থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু করব ফ্রিলান্সিং সেক্টরে আজকে থেকে আপনারা যারা ক্লাস করতেছেন প্রথম থেকে তারা এতদিন পর্যন্ত বেসিক লেভেলের ক্লাস ছিলেন বা স্বাভাবিক এখন যেগুলা মানে অনেকেই আর এইগুলাতে কাজ পাওয়া একটু হবে ব্যাপার হয়ে গেছে বা এগুলা স্বাভাবিকভাবে সহজে শেখা যায় কিন্তু আজকে থেকে আমরা যেগুলো শিখবো বা যেগুলা ক্লাস করব ওইগুলা কিন্তু একটু অ্যাডভান্স বা ফ্রিল্যান্সার না হইলে কি আর কাজ শেখানো যায় আচ্ছা তো এই জন্য ও না আমি সাইফুদ্দিন ভাই হ্যাঁ এই প্রশ্নটা আপনাদের বলি না এটা বলছি ওই যে এখানে মেসেঞ্জারে একজন বলতেছে আপনি কাজ শিখান আপনি কি ফ্রিল্যান্সার এরকম একটা কোয়েশন করছে আসলে কোয়েশন অনেকেই তো এই বিষয়ে নতুন আসে এই জন্য অনেক ধরনের প্রশ্ন করেই নে যাই হোক আমি যে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি যে এতদিন আপনাদের শিখাইছি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব আসলে এখন এত বেশি ফ্রিল্যান্সার হচ্ছে এবং আর সোশ্যাল মিডিয়াতে কাজ পাওয়া আসলে কঠিন হয়ে যাচ্ছে তবে ইউটিউবের কাজ পাওয়া যাচ্ছে আপনারা যদি কাজ করেন মার্কেটিং করেন তাহলে কাজ পাইবেন মানে আপনারা মার্কেটিং করতেছেন কি না আমি নিজেও এটা জানি না আপনাদের কি অবস্থা আপনারা যদি পরিশ্রম না করেন কষ্ট না করেন ভাই সেটা আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি আপনাদের কাজ দেখিয়ে দিয়েছি কাজ কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছি কোথায় থেকে কাজ পাইবেন সেটাও দেখিয়ে দিয়েছি এখন কাজটা আপনাকেই নিয়ে আসতে হবে কথা বুঝতে পারছেন কাজটা আপনাকেই নিয়ে আসতে হবে যাই হোক আজকে আমাদের ক্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম e অতি অ্যাডভান্স লেভেলের কাজ ক্লাস এগুলো হচ্ছে এটাকে বলা হয় গুগলের ক্লাস তো সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে ফ্রিলান্সিং সেক্টরের অতি অ্যাডভান্স লেভেলের ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে একটু আমরা ধারণা নেই এবং এই কোর্স থেকে আমরা কি কি শিখবো এবং গুগল অ্যাকাউন্টে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য কিভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব এই পর্যন্ত আমরা আজকে শিখব ঠিক আছে আমি আমার স্ক্রিনটা আপনাদের শেয়ার করছি দেখেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা হ্যাঁ শেয়ার হচ্ছে আপনারা একটু বলেন তো স্ক্রিনে কি আমাকে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে হ্যাঁ, ধন্যবাদ আসতেছে স্যার হ্যাঁ হ্যাঁ এখন আমি আপনাদের বলতেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আগে আমরা দেখি এক আমি Google drive open drive open করে আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে একটু আলোচনা করব এবং কি কি শিখাইব সেই টপিকগুলো লিখব প্রত্যেকটা টপিকে কাজ কি পরিমাণ আছে মানুষ কি পরিমাণ কাজ করে তার রেট কী রকম সেটা বলছি আপনারা দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজগুলো একটু বড় আকারেই পাওয়া যায় এবং কাজগুলো একটু মানে যদি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজ করতে পারেন শিখতে পারেন তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজগুলো এক একদিন করবেন এক মাসের জন্য করবেন শেষ তারপরে একবার ঢুকবেন সকালে একবার ঢুকবেন কম্পিউটারে বিকালে একবার ঢুকবেন দুইটা দেখবেন দ্যাটস এইটুকু পর্যন্তই আপনাদের কাজ তারপরে দেখবেন আর কিচ্ছু নাই কারণ আর কোনো কাজ নাই আর দেখবেন সবসময় রিচ হচ্ছে কি না কাজ আসতেছে কি না মানে আপনার এঙ্গেজ ঠিক আছে কি না এগুলো একটু চেক করবেন যদি কোনো সমস্যা হয় একটু নাড়াচাড়া করবেন দ্যাটস ইট বাট দেখবেন আপনি কাজটা পেয়ে যাবেন কত তিনশো ডলার পঞ্চাশ একশো ডলার ষাট ডলার সত্তর ডলার এইভাবেই কাজ পাইবেন আপনার কাজগুলার রেট খুব বেশি আচ্ছা এখন আসেন আমরা ড্রাইভ ওপেন করে ড্রাইভ ওপেন করে আমরা কাজ দেখি আমরা কি কি পারি এখন আমাকে একটু মেকশিওর করেন আপনারা এখানে আপনারা সবাই বলেন তো আপনার কথা মাঝে মাঝে শোনা যায় না <laughs> হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হতে পারে আপনার বাকিরা সবাই শুনতে পাচ্ছেন clear sir crystal clear okay Robin ভাই হ্যাঁ জি ওকে আপনারা কমেন্টসে জানাবেন যদি শোনা না যায় তাহলে একজনের প্রবলেম যদি হয় তাহলে আপনি একটু রিলোড দিতে পারেন অথবা আপনি একটু ফ্রেশ করতে পারেন আর আমার এখানে একটু নেটওয়ার্ক অবভিয়াসলি স্লোই দেখাচ্ছে এই জন্য হয়তো বা তাতেও সমস্যা হতে পারে আপনার শুনতে কোনো সমস্যা হইলে আপনি অরিড হওয়ার কিছু নাই ক্লাস রেকর্ড হচ্ছে ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন এই জন্য টেনশনের কিছু নাই আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে যতটুকু দেখা যায় শোনা যায় দেখেন আর সবার প্রবলেম হইলে বলবেন আমি সলভ করার চেষ্টা করব ওকে আচ্ছা এখানে আমাকে আপনারা একটু শেয়ার করেন সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল মার্কেটিং সম্পর্কে আপনাদের কার কার ধারণা আছে এখানে কি কেউ আছেন যে স্যার আমার বা ভাই আমার সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে ধারণা আছে সাইফুদ্দিন ভাই আছে আর রাশেদ ভাই ভাই আমার কিছুটা আছে ওকে তারপরে হচ্ছে আসমা আক্তার নাই ওকে ধন্যবাদ তারপরে সবাই মতামত দেন চ্যাটবক্সে সবাই লেখেন রঞ্জন কুমার নাই ওকে ধন্যবাদ তারপরে রবিন হুসেন নাই ওকে ধন্যবাদ তারপরে রবিন হুসেন তারপরে রয়েছে তো আপনারা ষোলো জন মানুষ জন হ্যাঁ নাই ওকে তারপরে নাই হ্যাঁ। ওকে নাইম নাই ওকে আচ্ছা ঠিক আছে যাদের নাই যাদের আছে তাদের জন্য গুড লাক হচ্ছে আপনারা কাজটা সহজে শিখতে পারবেন আর যাদের নাই তাদের জন্য হচ্ছে আপনারা একটু পরিশ্রম করতে হইব ভিডিও দেখতে হইব বারে বারে কাজগুলো প্র্যাকটিস করতে হইব বেশি করে মনে রাখবেন গুগলের কাজ যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে গুগলের কাজ শিখতে পারবেন না ওকে ড্রাইভে আসলাম ডাইপে আইসা নিউতে ক্লিক করে একটা আমরা ডক্স ওপেন করলাম ডক্স ওপেন করে দেখি এখন আমরা কী কী করবো আমাদের আজকের ক্লাস হচ্ছে S search search engine marketing search engine marketing screen দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আচ্ছা এক নম্বরে আমরা দেখব কি বল এস account create and discuss okay আমরা গুগল এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং তা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে আমাদের এক নম্বর ক্লাস আজকে আমাদের কি করব এই বিষয় নিয়ে ডিসকাস করব আর গুগল এডস অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব দুই নম্বর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ দেখব তিন নম্বর হচ্ছে গুগল সার্চ এডস অ্যাকাউন্ট আচ্ছা এই থেকে আমাদের শুরু এটা দেখেন এই দুইটা থেকে আমাদের শুরু আমরা নিউ একটা উইন্ডোজ ওপেন করি উইন্ডোজ ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজ কতটুকু আছে কি পরিমাণ আছে আমরা যদি ফাইবারে যাই ফাইবার ডট কম আমরা দেখি কিউ প্রথম দেখছি আমরা প্রথম নাম্বার হচ্ছে কিউআর রিসার্চ আমাদের প্রথম ক্লাস হচ্ছে কিউআর রিসার্চ দেখি আমাদের কিউআর রিসার্চের উপরে কাজ কেমন আছে রিসার্চের উপরে গিগ আছে ছয় হাজার তিনশো তেতাল্লিশটা ছয় হাজার তিনশো তেতাল্লিশটা মান গিগের মধ্যে দেখেন প্রত্যেকটা গিগের ফার্স্ট পেজে যারা আছে তাদের প্রচুর পরিমাণে কি আছে আপনার কাজ আছে দেখেন উনি বেসিক রেটে রাখছে পনেরো ডলার তিরিশ ডলার এইভাবে বেসিক রেটে অনেকের বেশি আচ্ছা আমরা প্রথম নম্বর ক্লাসটা নিব কিওয়ার্ড রিসার্চের উপরে কিওয়ার্ড রিসার্চ আমরা ভালো করে দেখব দেখা বুঝা তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চটা ক্লাস নেব ঠিক আছে এখানে একটা বিষয় বলি আমি সিরিয়াল ওয়াইজ বুঝাচ্ছি এর তো হচ্ছে ক্লাসে আমি কিউআর রিসার্চ নিব এটা না ক্লাস হয়তো একটু এলোমেলো হইতে পারে এক নাম্বার ক্লাস আজকে আসতে পারে আর তিন নাম্বার ক্লাস পরে আসতে পারে এরকম একটা হতেই পারে এটা মানে বলা যাচ্ছে না দুই নম্বর হচ্ছে গুগল সার্চ এডস অ্যাকাউন্ট এখন আমরা দেখি গুগল সার্চ এডস অ্যাকাউন্ট দেখি আমরা সার্চ গুগল সার্চেরসে দেখেন আপনারা উনিশ হাজার দুইশোটা গিগ আছে এখন পর্যন্ত অর্থাৎ আজকে ছাব্বিশ সাতাইশে সেপ্টেম্বর সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত গিগ ওপেন হয়েছে গুগল সার্চ এডসের মধ্যে উনিশ হাজার দুইশোটা গিগ উনিশ হাজার দুইশোটা গিগের মধ্যে আপনারা দেখেন এই জায়গার মধ্যে দেখেন প্রত্যেকটা গিগের টপ রেটের অনেক গিগ আছে অনেকে এটা বাংলাদেশি প্রচুর মানুষ আছে এখানে এখানে প্রচুর কাজও আছে গুগল সার্চার্সের প্রচুর কাজ দেখেন প্রচুর কাজ এর এখন আমি আপনাদের মার্কেট প্লেস দেখাচ্ছি এর অর্থ হচ্ছে শুধু যে কাজগুলো মার্কেট প্লেসে এমন কথা না মার্কেট প্লেসের বাইরেও কাজ কিন্তু আছে ঠিক আছে এই গুগল সার্চার্সে আমি ভদ্রলোককে পাওয়া যায় কিনা অনলাইন সেলারের মধ্যে পাওয়ার সম্ভাবনা নাই কারণ অনলাইন সেলারে আমি আচ্ছা দেখি দাঁড়ান গেটটা র্যাঙ্কে না অবশ্য তারপরে একদম খারাপ অবস্থায় ছিল না আমি দুই দুদিনের মধ্যে আর গিকটা দেখিনি তো অনলাইন সেলার আছে দেখেন এই বর্তমানে অনলাইনে আছে দুই জন মানুষ এই দুই জন মানুষকে অনলাইনে পাওয়া যাচ্ছে ওনাদেরকে কেউ যদি কোনো বায়ার যদি এসা নক করে এবং অনলাইন সেলার করে সার্চ করে তাহলে এই সমস্ত মানুষগুলারে ফার্স্ট পেজে পাওয়া যাইব ঠিক আছে এবং ওনাদের কাজ আছে কাজগুলা যারা কাজ পারে ওনাদেরকে বায়ার কাজ দিবে এতে কোনো সমস্যা নাই সন্দেহ নাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সার্চের কাউন্ট এটা বা গুগল সার্চ এখন গুগল সার্চ কি আমরা সেটা বুঝতে হবে রাইট ঠিক না <clears throat> আসলে গুগল সার্চ কি গুগল সার্চ হচ্ছে এমন একটা জিনিস যে গুগলে আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো যে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোটা হচ্ছে গুগলের সার্চের মধ্যে ফার্স্টের দিকে নিয়ে আসাকে হচ্ছে গুগল সার্চের শেখাও অ্যান্ড গুগল সার্চের অ্যাকাউন্টের মধ্যে একটা জিনিস মনে রাখবেন সবাই এটা টাকা দিয়ে করতে হয় কাজটা গুগলকে টাকা দিলে গুগল এক দুই ঘন্টার মধ্যে থেকে আপনার অ্যাকাউন্টটাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে দেখেন গুগল আপনার যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য দুইটা ওয়ে আছে কোনো ওয়েবসাইটকে আমি এটা পাচ্ছি না দেখেন বাদেন কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে একটা ওয়ে হচ্ছে আপনার এসিও e করে e এসিওর মাধ্যমে যদি কোনো অ্যাকাউন্টকে কোনো গুগল অ্যাকাউন্টকে যদি র্যাঙ্ক করাইতে হয় তাহলে সেটা খুব কঠিন কাজ এবং সময় সাপেক্ষ কাজ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এরকম সময় লাগতে পারে কিন্তু গুগলকে যদি টাকা দেন তাহলে সেই টাকার মাধ্যমে গুগল আপনার অ্যাকাউন্টকে ফার্স্ট পেজে নিয়ে আসবে এক দুই ঘন্টার ভিতরে যেমন দেখাই আমি হচ্ছে কি দিয়ে সার্চ দিব যেমন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ রেলওয়ে আসছে এদের রেলওয়েরই সার্চ দিই আচ্ছা এখন দেখেন রেলওয়ে তো এইগুলোতে বেশি আপনার নাই ইবেলি ইভেলি বাংলাদেশ সার্চ দিলাম আচ্ছা ইভেলি বাংলাদেশ সার্চ দেওয়ার পরে দেখেন এই যে দেখেন আপনারা সার্চ দেওয়ার পরে একটা বিষয় দেখেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পারবেন এই যে দেখেন Google play dot com HTML play dot com dot এটা একটা আরেকটা দেখেন এই যে লিঙ্কডিন এগুলো তার ইমেলের অ্যাকাউন্টগুলারে সে ওই ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলারে সে র্যাঙ্ক করে রাখছে ওই জায়গার মধ্যে ঠিক আছে এই রকম এই যে সার্চের মধ্যে এই অ্যাকাউন্টগুলো এইভাবে দেখাইব এইভাবে দেখানোর পরে এই দেখানোর সিস্টেমটাকে বলে সার্চ হ্যাঁ, এইরকম মানুষ ওয়েবসাইট দিব ওয়েবসাইটগুলোকে বা ওয়েবসাইট দিব অথবা বিভিন্ন বিজনেস পেজ দিব হ্যাঁ বিভিন্ন বিজনেস ওয়েবসাইট দিব ওই ওয়েবসাইটগুলোকে বলবো এইভাবে সার্চের মধ্যে কি দেওয়া ফার্স্ট পেজে নিয়ে আসা এই যে এগুলো হচ্ছে কি তা গুগল সার্চের এডস ক্যাম্পেইন ওকে আচ্ছা দুই নম্বর কি গুগল সার্চের এডস ক্যাম্পেইন তারপর হচ্ছে গুগল ডিসপ্লে এডস ক্যাম্পেইন আচ্ছা তিন নাম্বার হচ্ছে এখন আসুন আমরা ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনে কাজ আছে কিনা আমরা একটু দেখি আসলাম আমরা ডিসপ্লে এডস ক্যাম্পেইনে ডিসপ্লে এডস ক্যাম্পেইনে আজ পর্যন্ত গিগ হচ্ছে নয় হাজার চার হাজার নয়শো পঞ্চাশটি চার হাজার নয়শো পঞ্চাশটি এখন পর্যন্ত কাজ গিগ মানুষ এখানে ওপেন করছে একটা জিনিস মনে রাখবেন আপনাদের Facebook marketing Instagram marketing Twitter marketing ওই সমস্ত মার্কেটিংয়ের তুলনায় আপনার ওইগুলাতে ডিসপ্লে এডস ক্যাম্পেইন আপনার গুগল এডস ক্যাম্পেইন এই সেক্টরগুলোতে এখন আপনার কম্পিটিশন তুলনামূলক এখনও কম কারণ মানুষ প্রথম দিকে যারা কাজ শিখছে যারা প্রথম দিকে কাজ শিখছে ওনারা প্রথম দিকে কাজ শিখছে মূলত <clears throat> ওই Facebook marketing Instagram marketing Twitter marketing YouTube marketing এই বিষয়ের উপরে এই বিষয়গুলোর উপরে কাজ শিখছে এই জন্য এগুলাতে এক লাখ ফেসবুক মার্কেটিংয়ের কিওয়ার্ডের উপরে দেখছি মোটামুটি এক লাখের উপরে গিগ আছে কথা বুঝতে পারছেন কিন্তু ওখানে এখানে দেখেন গিক কয়টা কারণ এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলা বা অ্যাডভান্স লেভেলের কাজগুলা মানুষ বর্তমানে শিখতেছে নতুন কইরা তাই জন্য এখানে আপনার এখন পর্যন্ত কম্পিটিশন কম তো এই দেখতে পাচ্ছেন আপনারা কাজ আছে এখানে প্রচুর কাজ আছে কোনো সমস্যা নেই আচ্ছা ডিসপ্লেয়ার্স ক্যাম্পেইনের পরে হচ্ছে আমরা কী শিখবো YouTubers campaign YouTube ads campaign YouTube ads ক্যাম্পেইনটা কি ও আচ্ছা সরি ডিসপ্লে এডস ক্যাম্পেইনটা কি ডিসপ্লে এডস ক্যাম্পেইনটা হচ্ছে আপনাদের একটু ডিসপ্লে এডস ক্যাম্পেইন সম্পর্কে একটু ধারণা দেয় ডিসপ্লে এডস ক্যাম্পেইন হচ্ছে আমরা যেমন প্রথম আলো আচ্ছা প্রথম আলো নিউজ পেপার প্রথম আলো নিউজ পেপারের মধ্যে ঢুকার পরে দেখবেন বিভিন্ন অ্যাডভার্টাইজ আসছে ডিসপ্লে হয়ে এই যে আমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকলে বিভিন্ন সময় ওয়েবসাইটে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখি ওই অ্যাডভার্টাইজগুলোই হচ্ছে সাধারণত ডিসপ্লে এডস ক্যাম্পেইন যে এই জায়গার মধ্যে বিভিন্ন ধরন অ্যাডভার্টাইজ দিয়ে তাকে বিভিন্ন পত্রিকা দেখেন না পেজের মধ্যে এগুলার ডিসপ্লে অ্যাডভার্টাইজ বলে হ্যাঁ, দেখা যেতে পারতেছি নাই প্রথম আলো কি এত দুর্বল হয়েছে তাদের অ্যাডভার্টাইজ নাই আপনারা আসেন না চলে গেছেন আমার ভালাইয়া আচ্ছা দেখাইতে পারলাম না দুঃখিত নেটওয়ার্কের কারণে লোড হচ্ছে না আচ্ছা এটাতে আমি লগ ইন করিনি এই জন্য সমস্যা হচ্ছে সমস্যা নাই আমরা অন্যভাবে যাই তারপরে হচ্ছে display ads for YouTube ads campaign YouTube ads ক্যাম্পেইনের উপর আসছি স্যার হ্যাঁ আচ্ছা ওকে এখন আসি আমরা ইউটিউব এডস ক্যাম্পেইন আচ্ছা ইউটিউব এডস ক্যাম্পেইন আসলাম আমরা ইউটিউব এডস ক্যাম্পেইনে আছে উনিশ হাজার নয়শো ছত্রিশটা গিগ এখানে আছে উনিশ হাজার নয়শো ছয়ত্রিশটা গিগের মধ্যে থেকে গিগ এখানে প্রচুর পরিমাণে কাজ আছে এখন ইউটিউব এডস ক্যাম্পেইনটা কি ইউটিউব এডস ক্যাম্পেইন হচ্ছে যে আমরা ইউটিউবের ভিডিও দেখার সময় এক অ্যাডভার্টাইজ আছে না একটা অ্যাডভার্টাইজ আছে পনেরো সেকেন্ডের মধ্যে অ্যাডভার্টাইজ শেষ হয়ে যায় আবার কোনো কোনো অ্যাডভার্টাইজ আছে পনেরো সেকেন্ড পরেও এগুলা অ্যাডভার্টাইজ দেখায় ঠিক আছে আসে না ওই আপনারা কি দেখছেন ইউটিউব অ্যাডভার্টাইজের মধ্যে ইউটিউবের ভিডিও দেখতে অ্যাডভার্টাইজ আসে এরকম চুকে পড়ছে কখনো জি স্যার আসে স্যার আসে স্যার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম স্যার আসে স্যার 15 সেকেন্ডের নিচে যে অ্যাডভার্টাইজ আছে এটা এই অ্যাডভার্টাইজকে বলে নন স্কিপেবল অ্যাড আর 15 সেকেন্ডের উপরে যে সমস্ত অ্যাডভার্টাইজ আছে এগুলারে বলে স্কিপেবল অ্যাড ওকে এটা হচ্ছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের কাজ এইটাই এইভাবে অ্যাডস ক্যাম্পেইনের কাজ কইরা দেওয়ার লাগে আচ্ছা এখানে একটু দেখাই নেটওয়ার্ক কি খুবই ফাস্ট আমার আজকে নেটে খুবই যন্ত্রণা দিচ্ছে নেটের জন্য কাজ করতেই পারতেছি না এমন অবস্থা হয়ে দাঁড়াইছে আমার আচ্ছা দেখেন এখানে একজন ভদ্রলোক দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন সময় দেন ওনারে চিনা যায়নি আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এগুলো একটু পরিচয় নিয়ে শেষ করে দিই তাড়াতাড়ি তারপরে হচ্ছে আমরা দেখব গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন তারপরে দেখব আমরা গুগল শপিং এর campaign Google display ads campaign Google bumper ads campaign তারপরে আমরা ক্লাস করব কনভার্সন ট্রেকিং আমরা করব বিং এডস ক্যাম্পেইন ঠিক আছে তারপরে ক্লাস করব আরেকটা ক্লাস কি জানি ভুলে গেলাম গুগল অ্যানালাইটিক্স এই মোটামুটি দশটা ক্লাস করব এখানে তারপরে আসবো আমরা ফেসবুক এডস ক্যাম্পেইন করব ফেসবুক এডস ক্যাম্পেইন তারপরে ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এই মোটামুটি ক্লাসগুলো আমরা বারোটা ক্লাস করবো বারোটা ক্লাস করতে আমাদের এক দেড় মাস সময় লাগবে এক দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ করে নেব ঠিক আছে আমাকে সহযোগিতা করবেন সবাই ইনশাল্লাহ এর মধ্যে থেকে সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকলে আমি নিয়মিত ক্লাস করাইয়া আপনাদের এই ক্লাসগুলো করাই শেষ করে দিন ঠিক আছে এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের ক্লাস এগুলো প্র্যাকটিস না করলে আপনারা কিছু বুঝবেন না কিছু পারবেন না এই জন্য এগুলো নিয়মিত আপনার প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা এখন আসেন আমরা এই ক্লাসগুলো করার জন্য এখন আমাদের কিসের প্রয়োজন আমাদের প্রথমে দরকার একটা ইমেল লাগবে যে ইমেলটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে ভেরিফাই ইমেল থাকতে হবে এরকম একটা ইমেল লাগবে যে ইমেলটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে এরকম একটা ইমেল লাগবে এই ইমেলটা দিয়ে আপনি একটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করবেন আমার কাছে সেরকম অ্যাকাউন্ট ইমেল আছে কি না সেটাই তো আমি বুঝতে যায় কিনা এখন আমাকে প্রয়োজন একটা নিউ টেপ নিতে হইব নিউ টেপ নিয়ে আপনার সবাই একটা জিনিস সবাই খাতায় লিখে রাখেন অথবা মন দিয়ে শুনেন একটা বিষয় বললে আমার এই সার্চ বারে সার্চ করতে হবে ads dot Google dot com ads dot Google dot com কইলা এরকম একটা সার্চ দিতে হইব সার্চ দিলে একটা দেখবেন ফিচার আসবে যদি আমার এটাতে আছে কি না গুগল অ্যাকাউন্ট সেটাই আমি বুঝতেছি না যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাইলে তো শেষ দেশমিন স্টার্ট নাও আছে তার মানে এখানে Google business with Google ads account আছে তাইলে এখানে আর আচ্ছা সাইন ইনে ক্লিক করে দেখি কি দেখায় এখন এই টাইমে নেটওয়ার্ক একটু সমস্যা করে অনলাইন হোক আপনার ব্রডব্যান্ড হোক আর মোবাইল নেটওয়ার্ক হোক এই জন্য গুগলের কাজ করতে হলে একটু ফাস্ট নেটওয়ার্ক লাগে আপনারা সাধারণত রাত্র বারোটার পরে কাজ করবেন অথবা সকালে কাজ করবেন তাহলে আপনারা গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু ফাস্ট পাইবেন আল্লাহ ওয়ান থ্রি এমবিপিএস sectors আর কিছু বুঝতেছি আমি আসলে ঝামেলার মধ্যে পড়ে গেছি নেটওয়ার্ক নিয়ে বুঝতে পারছেন এখন নেটওয়ার্কের কোনো কাজ হচ্ছে না কি যে করব সেটাই বুঝতেছি না কারণ লোডই হচ্ছে না বুঝতে পারছেন স্যার আপনি কি পিসি ইউজ করতেছেন না ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপ জি স্যার এটা আপনার ল্যাপটপ থেকেও প্রবলেম হতে পারে লোডিং এর কোনো প্রবলেম হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান বা প্রসেসিং থাকলে ওগুলা ইন করে দেন না এগুলা না এগুলা না এগুলা নাই আমি সব সময় ফ্রেশ করে রাখি সাইবুদ্দিন ভাই আপনি এত হ্যান্ড রাইজ করতেছেন কেন ভাই সমস্যা কোথায় আপনার ভাইয়ের মনে হয় নোটিফিকেশন সাউন্ডটা শুনতে ভালো লাগতেছে আপনি অন্য জায়গায় যান ভাই এখানে ক্লাস করতে আসছি ভাই ফাইদারি করতে আসি নাই আচ্ছা মা এতটুকু রাগ কইরেন না প্লিজ রাগ কইরেন না একটু মানে একটু সময় দেন আমারে কোনোভাবেই তো কিনা পর্যন্ত যায় এখানে যাওয়ার পরে আর সামনে বাড়ে আসছেন ভাই এতক্ষণ পরে মাইদুল ভাই আসছেন আচ্ছা।, আচ্ছা দেখি আমরা অন্য কোনো ব্রাউজারে গিয়ে কাজ করতে পারি কিনা পর্যন্ত তো আসে সাইন আপে দেওয়ার পরেই তো আপনার প্রবলেমটা দেখায় হ্যাঁ আসছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার জি স্যার পারছি স্যার দেখতে পাচ্ছি ওকে ওকে ফলো দেখেন আমরা এডস কম দেওয়ার পরে আমাদের যে অপশনটা আছে এই অপশনটাতে আসবে দুইটা অপশন একটা হলো স্টার্ট নাও তার পাশে দেখবেন সাইন আপ সাইন আপে আপনারা ক্লিক না করে আমরা ক্লিক করব নিউ গুগল এডস অ্যাকাউন্ট এই যে দেখেন এখানে আছে একটা new ads Google ads account এখানে আরেকটা আছে সুইচ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে আমরা সুইচ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক না করে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের জন্য নতুন একটা অপশন আসবে ওয়েট করতে হবে ওকে আচ্ছা এখন দেখেন একটা ইন্টারফেস আসছে আমাদের এই জায়গার মধ্যে আমরা মেজরিটি ভুল করি এই জায়গার মধ্যে আসছে বিজনেস নেম যে একটা অপশন আমরা কি করি জানেন আমরা যাই না হোক না যাই না হোক অনেকেই ভুল করি এখানে বিজনেস নেমটা এই জায়গার মধ্যে যে বিজনেস নেমটা আসছে এখানে একটা বিজনেস নেম দিয়ে দেই কিন্তু আসলে এটা আমাদের জন্য খুবই রং একটা ওয়ে এইভাবে করলে আমাদের গুগল অ্যাকাউন্ট হয় না এভাবে গুগল অ্যাকাউন্ট করাও যায় না করলেও সাসপেন্ড হয়ে যাব কোনোভাবে যদি কেউ করে নেয় তাহলে সেটা সাসপেন্ড হয়ে যাব আমরা কি করব আমরা এই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নিচের দিকে দেখেন ছোট্ট করে একটা লেখা আছে সুইচ টু এক্সপার্ট মোড ঠিক আছে সুইচ টু এক্সপার্ট মোড নামে একটা অপশন আছে আমরা সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব এবং সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাইব ওকে আসতে দেন ক্লাস ইউটিউবে আপলোড দিতাম এইরকম ভাঙ্গা ভাঙ্গা নেটওয়ার্কের জামেলার ক্লাস কি ইউটিউবে দেওয়া যায় মানুষ দেখতে গেলেই বিরক্ত হয়ে যাবে ওকে আমার সময় নিচ্ছে স্যার যার প্রয়োজন সে ঠিক অপেক্ষা করে ধৈর্য ধরে দেখে নেবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আমার মনে হয় সরি মানে যে আপনি বললেন যে যদি ভাঙা ভাঙা ভিডিও ইউটিউবে আপলোড দেন তাহলে কেউ দেখে নেবে এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই <laughs> আর যে দেখবে না তার ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজন ছিল না সে জাস্ট টাইম পাস করার জন্য আসছে এরকমটা তা অবশ্য ঠিক তা অবশ্য ঠিক আমার মনে হয় আর এটা অবশ্যই মাত্র আমি আমি যখন টিউটোরিয়াল দেখি আমি তো সব সময় টিউটোরিয়াল দেখি বুঝছেন প্রতি কমপক্ষে একটা করে টিউটোরিয়াল দেখি একটা নতুন কিছু মানে দেখলাম কোনোটা হয়তো শেখার জন্য দেখি কোনোটা হয়তো এমনিতেই জানি আরেকজন মেন্টরে একটা টিউটোরিয়াল পাইলাম দেখলাম এখানে হয়তো কিছু উনিও বলতেছে দেখি উনি কোনো নতুন কোনো আর টিপস দিল কি না কোনো নতুন করে সেট আপ আনলো কি না ওই বিষয়ের উপরে দেখি প্রায় সময় তো ওই জন্য ওই সময় নেটওয়ার্কের প্রবলেম হইলে দেখা যায় তো অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আশ্চর্যের বিষয় আচ্ছা এটা কিছু আসছে নোটিফিকেশন অপশন আসছে দেখি কি আসে বসর ভাই আপনি তো এই জায়গার মধ্যে মেসেজ করতে পারছেন দেখছি ভাই স্যার গ্রুপে স্যার একজন স্যার উনি মনে করছে যে রিমুভ হয়ে গেছে আমি বললাম যে না ভাই এটা আসলে নেটওয়ার্কের কারণে স্যার জি স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ, এখন দেখেন আমারে এখানে এড করা যায় কিনা এই নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো না আজকে নেটওয়ার্ক বেশি সমস্যা করতেছে ভাই একটু অপেক্ষা করি স্যার দেখি নেটওয়ার্ক হ্যাঁ, কি হ্যাঁ, বলে ঠিক আছে আচ্ছা দেখি আমি মোবাইল ডাটা অ্যাডজাস্ট করে দেখি পারি কিনা কোনোভাবে নেটওয়ার্কে ফাস্ট করতে মোবাইল ডাটার নেটওয়ার্ক তো ফাস্ট পাচ্ছি আমি দেখি ট্রাই হই না স্যার কোন গ্রুপের কথা বলা হইতেছে এখানে ওইটা অন্য একটা গ্রুপ কক্ষে এতক্ষণ পরে তার আগমন হইল আচ্ছা এখন দেখি আমরা এখানে আরেকটু অপশন আসছে এগুলা এখনো বাকি আছে অপশনগুলো আচ্ছা দেখি এই যে দেখেন এই জায়গার মধ্যে অনেকটা ইন্টারফেস আসছে এই ইন্টারফেসগুলো আমরা অন্য সময় আলোচনা করব তারপরে একটু আমরা এই জায়গার মধ্যে আলোচনা করি এই যেমন সেলস সেলস আছে এখানে মনে করেন অনেকে সেলস চায় তাহলে আপনি যখন গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ কোনো অর্থাৎ আমরা যখন এটা সার্চেস ক্যাম্পেইনের কাজ করব তখন এই ইন্টারফেসগুলো আমরা ভালো করে আলোচনা করব আজকে জাস্ট মুষ্টিমে একটু আলোচনা করি সেলস মানে হচ্ছে প্রোডাক্ট সেলস করা যে কোনো একটা জিনিস সেল করা লিড মানে হচ্ছে তথ্য ইনফরমেশন কালেক্ট করার জন্য ওয়েবসাইট ট্রাফিক মানে হচ্ছে কোনো মানুষের ওয়েবসাইটে যদি ভিজিটর প্রয়োজন হয় তাহলে এইটা অপশন রেডি করা তার প্রোডাক্ট অ্যান্ড ব্রান্ড কনসার্ন মানুষের প্রোডাক্ট যদি পরিচিত করতে হয় ব্র্যান্ড যদি পরিচিত করতে হয় তাকে যদি পরিচয় করতে হয় তাহলে এইটা অপশন করা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মানুষের ব্র্যান্ড আছে তার ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা করা এটা সাধারণত ফ্রিল্যান্সাররাই বেশি করে এ প্রমোশন কোনো মানুষের একটা অ্যাপস তৈরি করছে তার অ্যাপসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত প্রসেস বা ডাটার দরকার সেটা এই জন্য করা লোকেশন স্টোর ভিজিট অর্থাৎ মানুষ চাচ্ছে তার লোকেশনে ভিজিট করা অর্থাৎ কোনো ওয়েবসাইটে ভিজিট করা অথবা অন্য কোনো ওয়েতে create campaign without a goal গার্ডেজ তার কোনো গোল নাই তার কোনো টার্গেট নাই বাট একটা ওয়েবসাইট আছে এরকম কিছু আছে এরকম এই জায়গার মধ্যে কাজ করা তবে এগুলো আমরা সামনের ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এখন জাস্ট আমি আপনাদেরকে সিম্পল দিলাম আমরা এখন গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি অ্যাডসের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আর একটা জিনিস মনে রাখবেন আমাদের যে কোনো অ্যাডস ক্যাম্পেইন গুগলে রান করার আগে সর্বপ্রথম আমাদের গুগলের একটা অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন হয় উইদাউট অ্যাডস অ্যাকাউন্ট আমরা কোনো গুগল অ্যাডস রান করতে পারবো না তাই আমরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের গুগলের অ্যাডস অ্যাকাউন্টে রান করা শেখা ওকে ওকে এখন আমরা আসি আমরা কি করব ওই ইন্টারফেসে আসার পরে ওই পেজে আসার পরে আমরা এই যে দেখেন switch create and switch without a campaign একটা অপশন আছে এই যে দেখেন আমি মার্ক করে দিলাম ডাবল মার্ক করে দিলাম এই জায়গার মধ্যে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন create an account without a campaign এই অপশনটাতে ক্লিক করলাম আমরা দেখি ক্লিক করে নেক্সট পেজে আসবো ওকে বিলিং ইনফরমেশন বিলিং ইনফরমেশনটা হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা ধরবো এই ক্যাম্পেইনটা যে মানুষের ক্যাম্পেইন করব যদি আমি আমার ব্যক্তিগত ক্যাম্পেইন করি তাহলে আমার ইনফরমেশন দিব যেমন মনে করেন আমি বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের জন্য দিচ্ছি তাহলে আমি বাংলাদেশ লোকেশন দিব ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন বিলিং এই জায়গার মধ্যে হচ্ছে কার্ডের ইনফরমেশন সাধারণত দেয়া কার্ডটা কিভাবে আপনি দিচ্ছেন কোন কার্ড কিভাবে আপনি সেট করতেছেন এইগুলা যেমন আমি বাংলাদেশের এখানে বাংলাদেশের দিচ্ছি যদি ইউএসের হয় তাহলে মনে করেন একজন বায়ার এর সে বলল তার ইনফরমেশনটা আপনি রেডি করে দেন সাধারণত যে সমস্ত বায়ার আপনাকে কাজ দিবে ওই সমস্ত বায়ার আপনাকে এরকম একটা গুগল এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে এবং সেখানে তার বিলিং ইনফরমেশনগুলো সে দিয়ে দিবে কিন্তু কোনো কারণে একজন বায়ার পেয়ে গেলেন আপনারা যা যার কাছে বিলিং ইনফরমেশন নাই এবং যে আপনার এই গুগল অ্যাকাউন্টও ক্রিয়েট করেনি এরকম একজন মানুষ পেয়ে গেলেন তখন আপনি কি করবেন এটা তো আপনার জন্য জেনে রাখা প্রয়োজন রাইট এজন্য আপনি কি করবেন এখন মনে করেন আপনার বায়ারটি ইউনাইটেড স্টেটের আমেরিকার মানুষ আপনি দিলেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটের টাইম জোনটা সেট আপ করে দিলেন নিউ ইয়র্কের টাইম জোন হ্যাঁ এখানে জিটিএম ঠিক আছে তারপরে কারেন্সি কারেন্সি অবশ্যই ইউএসডি ডলার দিবেন আপনি যে দেশেরই দেন না কেন পৃথিবীর যে কোনো দেশেরই দেন না কেন ইউএসডি কারেন্ট কারেন্সিটা সবসময় ইউএসডি ডলার দিবেন বুঝতে পারছেন তারপরে এখানে আসেন এই জায়গার মধ্যে আসেন দুইটা অপশন আছে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে yes send me performance tips promotions offer service and ইন্ডিভাই invitation to try new feature আর এটা হচ্ছে do not send me performance tips না এটা না আমরা প্রথমটা সিলেক্ট করব ঠিক আছে আমরা সিলেক্ট করলাম তারপরে দিলাম আমরা সাবমিট আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করে সাবমিট দিলাম সাবমিট অপশনে আসার পরে দেখেন আমার জন্য নতুন একটা ইন্টারফেস আসছে এই নতুন নতুন ইন্টারফেস আসবে আপনার সামনে আসার পরে আপনি কি করবেন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট দিলাম explore your account explore your account click করলাম আমার জন্য দেখবেন নতুন একটা ইন্টারফেস আসবে এখন আমার একটা গুগল এডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে আপনারা সবাই মনে রাখবেন আপনাদের ক্লাসগুলো আমি এই জিমেলেই নিব এই জিমেলটা হচ্ছে আক্তার রিপা এখানে একটা ইমেল আসছে দেখেন ইমেলটাতে আমাকে বলছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এটা নোটিফিকেশন দিছে এটা নোটিফিকেশনটাতে কিচ্ছু করা লাগবে না এটা ভেরিফাই করতেও হয় না এটা অটোমেটিকলি হয়ে যায় ঠিক আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি চান তাহলে এই জায়গাতে ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে সেট আপ করতে পারবেন অথবা আপনি এখানে রাখলেই ওকে নো প্রবলেম ঠিক আছে এখন আসি আমরা ওই জায়গার মধ্যে নতুন কি আসছে আমাদের জন্য এই যে পেজটা আসতেছে একটু আমরা অপেক্ষা করব সবাই ইমেলটা মনে রাখবেন প্লিজ আমি লিখে রাখতেছি কোন ইমেলে আপনাদের ক্লাসটা নিচ্ছি ইমেলটা রেখে রাখা ভালো আসছে দেখেন এখন অনেক কিছুই আসছে এই জায়গার মধ্যে আমাদের একটা ইন্টারফেস আসছে এখানে আমাদের এই মুহূর্তে আমাদের কোনো কাজ নাই আমরা এগুলাতে এখন কোনো হাতও দিব না কিচ্ছু করব না যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অনেক কাজ আছে কাজগুলো এখন আমরা কিচ্ছু দেখব না এভাবেই আমাদের এটা রেখে দিব আমরা এখন আমাদের এই জায়গার মধ্যে কিছু জিনিস দেখব এই যে দেখেন এখানে মধ্যে অনেক কিছু আছে সার্চ আছে তারপরে রিপোর্ট আছে টুলস অ্যান্ড সেটিংস আছে তারপরে হচ্ছে রিফ্রেশ আছে হেল্প আছে নোটিফিকেশন আছে দেখেন এখানে আমাদের তেমন কোনো কাজ নাই রিফ্রেশ মানে হচ্ছে আমরা যদি এটাকে নতুন করে আবার নতুন ইন্টারফেস নিয়ে আসতে হয় তাহলে রিফ্রেশে একটা ক্লিক করলে আবার নতুন করে রিলোড হয়ে একটা পেজ চলে আসবে যদি হেল্পে ক্লিক করি তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হলে গুগলকে হেল্পে ক্লিক করলে গুগল আমাদের রিপোর্ট হচ্ছে আমাদের রিপোর্টটা কী আসে সেটা পড়ে আমাদের সার্চটাও পড়ে এখন আমরা শুধুমাত্র দেখব টুলস অ্যান্ড সেটিংস এই যে আমাদের অপশনটা আছে না টুলস অ্যান্ড সেটিংস অপশনটা আছে এই টুলস অ্যান্ড সেটিংসটা আমরা দেখব আমাদের আর কোনো অপশন আমাদের দেখার প্রয়োজন নাই এখন আমরা টুলস অ্যান্ড সেটিংসটা দেখবো এখন এইভাবে ইন্টারফেস যা আছে সব এইভাবে নতুন একটা ইন্টারফেস আসবে যেভাবে ইন্টারফেসটা আছে এইভাবেই থাকবে এখানে আমাদের নাড়াচাড়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এটা দিতে পারেন ডেক্স দিয়ে আমাদের ওয়ার্কশপটা ফিল করে রাখতে পারেন ওকে ওকে আচ্ছা এখন দেখেন আমাদের এই যে tools and settings tools and সেটিংসে আমরা ক্লিক করব এখন টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করলাম টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আমাদের দেখুন অনেক কিছু আছে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে অনেক কিছুর মধ্যে আমরা মার্ক করে করে দেখি একটু এখানে দেখা যাচ্ছে প্ল্যানিং প্ল্যানিং দেখা যাচ্ছে শেয়ার লিবারি দেখা যাচ্ছে বুক অ্যাকশন দেখা যাচ্ছে তারপরে মেজারমেন্ট দেখা যাচ্ছে সেট দেখা যাচ্ছে বিলিং দেখা যাচ্ছে আজকে আমরা বেশ কিছু দেখব না আমরা জাস্ট এই মুহূর্তে বিলিংটা দেখব আর অ্যাকশন সিকিউরিটিটা দেখব ঠিক আছে এখন দেখেন আমরা আমরা আজকে অ্যাক্সেস নিব অ্যাক্সিস নিব অ্যাক্সেস মানে কি অ্যাক্সেস নেওয়া হচ্ছে এখন মানে আমরা একজন বাইরের কাজ করব। এখন একজন বাইরের কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন এটা আমাদের জানতে হবে এখন আমাদের কি কি প্রয়োজন আমাদের প্রয়োজনটা কি আমাদের প্রয়োজন হচ্ছে need for work any buyer যে কোনো বায়ারের কাজ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এক নম্বর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস ঠিক আছে দুই নম্বর হচ্ছে কিওয়ার্ড তিন নম্বর হচ্ছে লোকেশন চার নম্বর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন পাঁচ নম্বর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ছয় নাম্বার হচ্ছে বিলিং ইনফ ইনফরমেশন ঠিক আছে সাত নাম্বার হচ্ছে ইটিসি ওকে এরকম আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে এখন এই ইনফরমেশনগুলো আমরা পাওয়ার জন্য বিলিংসে গেলে দেখেন আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া কাজ করতে হলে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করলাম আমরা এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট থাকবে এইভাবে আমরা অ্যাডস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব সুন্দর কইরা যেভাবে যে আমাদের যে ইমেলটাতে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই ইমেলটা আমরা তাকে দিব বায়ারকে দিব বায়ার অনেক সময় আছে অনেক বায়ার আছে ওনারা কি করতে পারবে না পারে না আপনাকে অ্যাক্সেস দিতে পারে না তো অ্যাক্সেস দেওয়ার জন্য তাকে এইভাবে আপনি স্ক্রিনশট দেওয়া দেখিয়ে দিবেন টুলস অ্যান্ড সেটিংসে যান তারপরে এখানে অ্যাক্সেস অ্যান্ড অ্যাক্সেস এই অপশনটাতে যান তো এইভাবে আপনাকে বায়ার কি করবে অ্যাক্সেস দিয়ে দিবে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ওকে তারপরে হচ্ছে আমরা প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পরে আমরা একটু ব্যাকে আসি অতটুকু দূরে গেলাম কিন্তু ব্যাক করায় ব্যাক করে আমরা নিজ পিছনে গেছিলাম তারপরে settings access and security access and security আসার পরে আমাদের আসলো একটা প্লাস অপশন ঠিক আছে এই যে প্লাস অপশনটা আসলো ওই প্লাস অপশনে আমরা ক্লিক করব প্লাস অপশনে ক্লিক করার পরে প্লাস অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ইমেল দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আমি একটা ইমেল দিলাম হ্যাঁ ইমেল দেওয়ার পরে ইমেল দেওয়ার পরে আমাকে কি করতে হবে এই জায়গার মধ্যে ইমেল দেওয়ার পরে আমাকে প্রথম দুইটা দিলে হবে না সে যদি আমাকে প্রথম দুইটা দেয় তাহলে আমার প্রথম স্যার এই জায়গাতে কার ইমেল দেবেন এই জায়গাতে হচ্ছে আমার ইমেল আমার ইমেল দিমু বায়ারকে বায়ার আমাকে অ্যাক্সেস দিচ্ছে আমি বায়ারের অ্যাকাউন্টে কাজ করব তো কথাটা বুঝতে পারছেন আমি যদি এখান থেকে যদি আমি buyer Google ads account create করে বায়ারকে দেই তাহলে তো অ্যাক্সেস অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় না আমি বায়ারকে অ্যাক্সেস দিয়ে দিলাম কিন্তু যদি বায়ারের গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকে এখন আমি বলি আপনাদের মনে করেন বায়ার বলল আমি আমাকে আপনি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এবং সেখানে ক্যাম্পেইন রেডি করেন এখন বায়ারকে কি করতে হবে বায়ার তো দেখতে হবে না তার এই জায়গাটা সে আপনি যে কাজ করছেন কাজটা দেখতে হইব না তখন বায়ারকে বলবেন আপনি একটা ইমেল দেন যে ইমেলে আমি একটা আপনাকে অ্যাক্সেস দিচ্ছি তখন আপনি এখানে ইমেল লিখবেন তারপরে স্ট্যান্ডার্ড দিবেন বায়ারকে দিলে দিবেন স্ট্যান্ডার্ড ঠিক আছে বায়ারকে দিলে দিবেন স্ট্যান্ডার্ড তাহলে বায়ার আপনাকে দেখতে পারবে আপনি কি করতেছেন না করতেছেন সবগুলো সুন্দর করে বায়ার দেখতে পারবে আর যদি আপনাকে আপনাকে যদি বায়ার এইরকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেয় তাহলে বায়ারকে বলবেন আপনি আমাকে অ্যাডমিন দেন ঠিক আছে আপনি আমাকে অ্যাডমিন দেন তখন আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন যে ইমেল অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে একটা মিনিট এই গ্রুপের কী সমস্যা হয়েছে স্যার আপনার কোন গ্রুপের প্রবলেম হয়েছে স্যার নাম কি গ্রুপটার স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ এখন দেখেন আপনাকে দেওয়ার জন্য তখন আপনার যে আপনি যে গুগল ক্রিয়েট করবেন সেই ইমেইলটা তারে দিবেন সে ওই জায়গার মধ্যে ইমেল দিবে তারপরে অ্যাডমিনটা এইভাবে সিলেক্ট করবে সিলেক্ট করিয়া নিচে আসবে নিচে আসা বলবে সেন্ড ইনভাইটেশন সেন্ড ইনভাইটেশনে আসবে সেন্ড ইনভাইটেশনে দেওয়ার পরে এখানে আপনার ইমেইলে একটা ইনভাইটেশন আসবে আপনার ইমেইলে একটা ইনভাইটেশন আসবে আপনি ইমেইলে যাবেন ইমেইলে গিয়ে এই জন্য দেখবেন এখানে ইনভাইটেশন নামে একটা ইমেল আসবে যে ইমেলটা আপনি অ্যাকসেপ্ট করতে হইব যেমন আমি দিয়ে দেই একটা টেস্টের জন্য দেয়া যায় কি না হ্যাঁ দেয়া যায় তো আমি দেই না একটা হ্যাঁ আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি আমি সেন্ড ইনভাইটেশন দিয়ে দিলাম দেখি আমার এই জায়গার মধ্যে আসছে কিনা আচ্ছা আপনারা যারা নতুন আসছেন একটু বলেন কেমন ক্লাসটা কেমন লাগছে এর ভিতরে আমরা দেখ নিব কিছু কথা বলে ফেলি খুব ভালো লাগছে স্যার আচ্ছা। শাকিল মাহমুদ ভাই আপনি বলেন কেমন লাগছে মানে ক্লাসে শেষ আমরা চলে আসছি তো স্যার কিছুটা বুঝতেছি কিছুটা বুঝতেছি না ওই যে আপনার ইমেল দেওয়াটা নিয়ে একটু গোলমাল হয়ে গেছে ইমেল দেওয়াটা মানে নিয়ে কোন ইমেলটা দিব আবার অ্যাডমিনের কথা আচ্ছা এখানে ইমেল দেওয়াটার হ্যাঁ, গোলমাল হচ্ছে বলতে আমি আপনাকে বোঝাই ইমেলটা হচ্ছে কি আপনি যখন কাজ করবেন অর্থাৎ আপনি একটা বায়ারের কাজ করবেন এখন বায়ারকে প্রথমে প্রশ্ন করবেন যে আপনার কি অ্যাডস অ্যাকাউন্ট আছে সে যদি বলে হ্যাঁ অ্যাডস অ্যাকাউন্ট আছে তাহলে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন আমি এখন যেভাবে একটা ইমেল দিছি ওইভাবে একটা ইমেল দিয়ে দিবেন তো ইমেল দিয়ে দিলে বায়ার কি করবে কি আমি একদম হ্যাঁ বলেন শুনছি আমি রিফ্রেশ ইমেল দিব না আমার গুগল অ্যাডসেন্স খোলা ইমেল আপনি রিফ্রেশ গুগল অ্যাকাউন্ট দিলেও মানে আমি আমার কোন ইমেলটা দিব যে ইমেইলে আমি আমার গুগল অ্যাকাউন্ট আপনি যদি গুগল রিফ একদম ফ্রেশ একটা ইমেল দেন তাও কাজ করতে পারবেন কিন্তু আপনার জন্য সহজ হবে কিন্তু ধন্যবাদ রাশেদ ভাই আর স্যার আপনার কাজটা বুঝানোটা ধন্যবাদ আপনাকে গেল ওকে তো আপনি যদি ফ্রেশ ইমেল দেন তো ফ্রেশ ইমেল দিয়েও আপনি কি করতে পারবেন কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইমেল যদি আপনি দেন তাহলে এই ইমেল দিয়ে আপনি কাজ করতে পারবেন একটু সহজে এটাই হচ্ছে সুবিধা কথাটা বুঝতে পারছেন আপনার এখন আমি জি স্যার বুঝতে পারছি এইটাই হচ্ছে এখন কি গুনমাল কোনো সমস্যা আছে আর একটু নেটওয়ার্কের প্রবলেম এবং এই আপনার গুগলের কাজ ক্লাসগুলো নিতেই নেটওয়ার্কের একটু প্রবলেম হয় এটার সমস্যা কারণ অনেক বাড়ি তো একসাথে অনেকটা ট্যাবে দেখাইতে হয় অনেক সমস্যা ইমেলটাই ওপেন হচ্ছে না আচ্ছা, হ্যাঁ, আমি যে ইমেলটা দিছিলাম আমার এই ইমেলটার মধ্যে এখন দেখেন একটা ইমেল চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা একটা ইমেল চলে আসছে এই ইমেলটা Google ads accept your invitation to access a Google ads account ঠিক আছে তাইলে এখন আমরা অ্যাকসেপ্ট যদি আমি এখন অ্যাকসেপ্ট করি এটার মধ্যে গেলাম গিয়ে তারপরে যদি আমি এইটা কি বলে অ্যাকসেপ্ট করি তাহলে আর আমার জন্য আমি ওই কাজটা আমার এখান থেকে দুইকে আমি কাজ করতে পারবো মানে এটা আমি দেখাইবো কিভাবে আপনাদের কাজ করতে হয় বা কিভাবে আমরা যাইতে পারবো সব কিছু এই জায়গার মধ্যে দেখবেন ইনশাল্লাহ আপনারা কাজ করার সময় ভিডিওটা আবার দেখবেন ভিডিওটা দেখে কাজ করবেন তখন কাজ করতে গেলে আপনাদের জন্য সুবিধা হবে এবং যদি আপনাদের ওই সময় মনে যত ধরনের প্রশ্ন আসবে সব প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কথাটা বুঝতে পারছেন প্রয়োজনে যদি উত্তর দিতে না পারি কোনো কারণে স্যার আসি তো যদি কোনো কারণে উত্তর না দিতে পারি তাহলে আমি শিখে আইসা দিব আরও শিখবো আমি বিভিন্ন কোর্স করতেছি অলরেডি কন্টিনিউ আছে আমার আরও চলবে এজন্য আপনারা প্রশ্ন করতে আমাকে কোনো দ্বিধাবোধ করবেন না যতটুকু প্রয়োজন প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা রেডি করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে স্যার স্যার আরেকটা কথা আমি তো হ্যাঁ, হ্যাঁ বলেন ক্লাস কি স্যার এভরিডে সরি না ক্লাস হচ্ছে প্রতি মঙ্গলবার আর শুক্রবার রাত্র দশটায় ক্লাস হচ্ছে প্রতি মঙ্গলবার আর oh, শুক্রবার রাত্র দশটায় আচ্ছা এখন আমরা নিচে আসি নিচে আসার পরে এই যে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে একটা অপশন আসছে অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে একটা অপশন আসছে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পরে আমাদের কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে কোনো কাজের জন্য যদি কোনো সাপোর্ট চান তাহলে আপনারা যে কোনো সময় অর্থাৎ আমি স্কুল টাইম ছাড়া আমার স্কুল টাইম ছাড়া আপনারা যখনই আমাকে নক দিবেন ইনশাল্লাহ পাইবেন আমি আপনাদের সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বায়ারকে বুঝাইতে পারতেছেন না কোনো সমস্যা নাই আমি আপনাদের সাপোর্ট দিব আপনারা তারপরে হচ্ছে প্রয়োজনে সরাসরি গুগল মিটে নিয়ে আসবো আয়না বায়ারকে গুগল মিটের মধ্যে কথা বলে আপনাদেরকে হেল্প করব অর্থাৎ ইনশাল্লাহ আমার কাছ থেকে এটা জিনিস কখনোই মনে করবেন না যে আমি ফিরিয়ে আসছি মানে ভাইয়া আমাকে কতটুকু মূল্যায়ন করবে কতটুকু সময় দিবে এটা কখনোই চিন্তা করবেন না আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড হন রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকবেন আপনারা আমাকে যেভাবে একটা পেইড স্টুডেন্ট যতটুকু সাপোর্ট পায় ততটুকু আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ এখানে আমার আগের যারা আছে বেঁচে আগের যারা আছে ওনাদেরকে প্রশ্ন করে দেখবেন যে সাকুর বিষয়ে আমার কোন দুর্বলতা বা ওনারা আমার উপরে এই নিয়ে আমি তো স্যার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো স্যার প্রথমে আপনার মাস্টার ফ্রি ক্লাস করছি স্যার শাকির মোহাম্মদ ধন্যবাদ আপনাকে ওয়েলকাম তো আপনারা সব ধরনের সুবিধা পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ জাস্ট আমাকে আমার সাথে থাকতে হবে এটা বিষয় আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে কন্টিনিউ একটা অপশন আসছে আমরা কন্টিনিউ ক্লিক করব কিছু কাজ আছে আমাদের একটা অপশন হইলে কন্টিনিউ ক্লিক করার পরে তারপরে আমাদের নিয়ে যাবে আরেকটা অপশনে দেখি কন্টিনিউ ক্লিক করলাম নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে অন্যথায় তো ফাস্ট হয়ে যেত আসক ধীরে ধীরে সমস্যা নাই আমরা চলে আসছি দেখেন অনেক সময় নেবে এটা আসছে ওকে এভাবে আচ্ছা এটা লোড হোক তা আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি তো এখানে কে কে আছেন একটু দেখি অনেকেই আছেন বাদন বাই হচ্ছেন নতুন শহীদুল ইসলাম ভাই নতুন Naim Ahmed zero one by নতুন তারপরে মুজাম্মেল প্যার বাই নতুন অঞ্জুন বাই নতুন শাকিল মাহমুদ ভাই নতুন সাবুদ্দিন ভাই যেহেতু বলছেন আগে ক্লাস করছেন রঞ্জন কুমার মণ্ডল ভাই নতুন আচ্ছা আপনারা নতুন আসছেন অন্য এই গ্রুপ থেকে আরও আসবে হয়তো বা আরও আসবে বা আজকে আসতে পারেনি আমার একটু লিকেন্স হয়ে গেছে এখানে একটা গ্যাপ হয়ে গেছে ওই গ্রুপটাতে আমি অ্যাক্টিভিটিস কম দেখাইছি এটা এটা আমার দুর্বলতা দুর্বলতাটা আমি স্বীকার করে নিচ্ছি মানে এত মেম্বার আছে এটাও আমি জানতাম না আর এই গ্রুপটাতে এত বেশি অ্যাক্টিভিটিস আসেনি মেম্বাররাও খুব একটা ও Naim Ahmed zero one by নতুন নাই ঠিক আছে সরি সরি সরি ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা কিভাবে অ্যাক্সেসে অ্যাক্টিভ হই তা এটা দেখলাম এবং কিভাবে অ্যাক্সেস নিয়ে পরবর্তীতে কাজ করতে হবে এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ করব এখন আর এই পর্যন্তই আজকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাক্সেস নেওয়া দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমাদের কি পরবর্তী আজকে অলরেডি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী অপশনগুলো আমরা পরবর্তী ক্লাসে এই যে বিলিংগুলো কীভাবে নিতে হবে ওইগুলো আমাকে একটু মোশন করে দিবেন আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা শেষ করে দিতাম চাচ্ছিলাম আর যারা আপনারা আসছেন প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে আপনারা অ্যাটেন্ড থাকবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আমি যা দেখাইছি সবগুলাই দেখাইবো ইনশাল্লাহ আপনাদের এমনকি কিভাবে সার্চ ইঞ্জিনের গি ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে কীভাবে সার্চ ইঞ্জিন অর্থাৎ ওই সমস্ত ক্লাসের গি কীভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে মার্কেট প্লেসে আপনি বায়ার কন্ট্রোল করবেন সেটাও দেখিয়ে দিব মার্কেট প্লেসের বাইরে থেকেও এইগুলাতে ক্লায়েন্ট পাওয়া যায় কি না তারও একটা ক্লাস একটা বা দুইটা ক্লাস নিব ঠিক আছে এই আপনারা শেষ পর্যন্ত সময়ের সাথে থাকতে হবে এটা হলো শর্ত স্যার অ্যাডভান্স ক্লাসগুলো কি আজকেই শুরু হয়েছে হ্যাঁ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাস আজকেই শুরু হয়েছে সার্চ ইঞ্জিন আলহামদুলিল্লাহ গ্রুপে অনেক আছে ওনারা দুই মাস থেকে ক্লাস করতেছে তিন মাস থেকে প্রায় তিন মাস হ্যাঁ তিন মাস কারণ ফ্রি বেচের প্রথম ক্লাস দেওয়ার তিন মাসের উপরে হয়ে গেছে ভিডিও দেওয়ার দেখছি তাহলে তিন মাসের থেকে ওনারা আমার সাথে আছে সো যারা তিন মাস থেকে আছে ওনাদেরকে কম থ্যাংক ইউ আমার পক্ষ থেকে আর আরও তো ভবিষ্যতে থাকবো ওনারা এবং আজীবন থাকবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আজীবন আপনারা সুযোগ সুবিধা পাইবেন কোনো টেনশন করার কিচ্ছু নাই ঠিক আছে আমি তো পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ তাহলে এতক্ষণ পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন নাই তো হ্যাঁ সাইফুদ্দিন ভাই থ্যাংক ইউ লাভ দিছেন রশিদ আহমদ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ Rashid offline BD official BD ধন্যবাদ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকেন রাত্রে আজকে রাত্রে আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করে কি করবেন আমার যে গ্রুপ আছে ফেসবুকের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা ক্লাসটার স্ক্রিনশট নিয়ে নিয়ে প্রত্যেকটা টপিকের যতটা টপিক দেখাইছি প্রত্যেকটা টপিক্সের স্ক্রিনশট নিয়ে নিয়ে গ্রুপে পোস্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা তার সময় বের করতেছি না গ্রুপে পোস্ট করে দিবেন কোথাও কোথাও যদি সমস্যায় পড়েন তাহলে স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে নক দিবেন আমি ইনশাল্লাহ আপনাকে স্যার গ্রুপ নেম প্লিজ হ্যাঁ সমস্যাটা সমাধান করার চেষ্টা করব জি কে জানি বলছিলেন কি শাকিল ভাই স্যার গ্রুপ নামটা দিন হ্যাঁ গ্রুপটা আমি মেসেঞ্জারে মেসেঞ্জার গ্রুপে গ্রুপ লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনারা ওই জায়গার মধ্যে দিয়ে দিবেন আর মেসেঞ্জার গ্রুপে যদি কেউ কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েন ভিডিও দেখেও যদি বুঝেন না প্রথম শর্ত হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন প্রথম শর্ত হচ্ছে ভিডিও দেখবেন দেখে দেখে কাজ করবেন স্যার কোন মেসেঞ্জার গ্রুপ আপনি যে গ্রুপে অ্যাড আছেন মেসেঞ্জার গ্রুপে মানে কোন মেসেঞ্জার গ্রুপ আমি যে গ্রুপে অ্যাড আছি এটাতে কি আপনি দিবেন সরি বুঝতে পারিনি মা শাকিল ভাই হ্যাঁ স্যার আমি একটা গ্রুপে অ্যাড আছি এটা হচ্ছে এস ই এম ফ্রি ব্যাস এই গ্রুপে অ্যাড আছি আমি হ্যাঁ ওই গ্রুপে আপনি এই গ্রুপে শেয়ার করবেন ওই গ্রুপেই আপনারা শেয়ার করব ইনশাআল্লাহ আর কে জানি প্রশ্ন করছেন আপনি কি primary or high school on কলেজের কলেজে আছেন হ্যাঁ আমি ভাই হাই স্কুলে আছি হাই স্কুলের টিচার আমি প্রফেশনালি শিক্ষক টু থাউজেন্ড বলা যায় দুই হাজার নয় থেকেই আমি শিক্ষকতার মধ্যে জড়িত আছি এজন্য কথা বললাম মানে শিক্ষকতার মধ্যে যে কীভাবে উপস্থাপন করতে এই বিষয়টা আমার কাছে একটু ইজি মনে হয় যাই হোক ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন ভালো থাকেন সবার সুস্থতা কামন করি কামনা করি এবং আপনাদের সবার সাকসেস কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম